আসসালামু আলাইকুম গায়েস আজকে আমরা মুন্নি আপুদের বাসায় যাচ্ছি আমরা রেডি হয়ে যাচ্ছি দেখুন আমরা এই যে পুরা রেডি হয়ে গেছি এখন আব্বু বলতিছে চারটা বাজে পাঁচটা বাজে এখান থেকে রওনা দেবো এটা কোনো কথা এখন বাজে হচ্ছে যে আপনার তিনটা আমরা কি রেডি হয়ে কে এতক্ষণ বসে থাকবো আব্বু বলতেছে আমাদের রাত্রে দাওয়াত দিচ্ছে তাহলে আমরা আসরের পরে বের হবো এটা কোনো কথা আপনারা বলেন <laughs> এটা কোনো কথা এখন আমরা কি করবো রেডি হয়ে বসে আসছি এই যে দেখুন মেকআপ করলে সেটিং করে ফেলছে বলতেছে আমি বলছি যে আবার পরে আবার একটু মেকআপ করে নিতে বলতেছে আমার মেকআপ তো আমি সেটিং করে ফেলছি এটা বা কোন কথা একজন বলতেছে মেকআপ সেটিং করে ফেলতেছে একজনে বলতেছে ইসের পরে যাবে তো এই যে মাও রেডি হয়ে গেছে এই যে দেখুন আম্মু রেডি হয়ে গেছে আমরা একটু পরে মুন্নি আপুদের বাসায় যাব দেখেন এই যে অবস্থা আমাদের ভাইরাল রায়নাগালা এই যে ঘুমাচ্ছে এখনো গ্যাস আমরা এখন রেডি আমরা এখন বেরিয়ে যাব এই যে সবাই রেডি হয়ে গেছে এই যে তাইফা রেডি আমরা সবাই এখন বের হব এই যে মা ওইসা পড়ছে এই যে তো চলুন এখন আমরা অটোতে চলে যাই এই যে বড় অটোতে উঠে গেল আর এই যে মাসুদ ভাই পুরো রেডি একদম জামাই সাজা দেখেন এই যে মাসুদ ভাই একদম পুরো জামাই সাজা দিছে ওই যে তাইফা অটো ভাগ দিয়ে কি কি কাও এই যে তাই একদম রেডি যাওয়ার জন্য অটোটা উঠে বসে আছে তাসবির ওই এই যে এটা আমাদের গাছের কাঁঠাল এটা নিয়ে যাবো মুনিয়াপুর জন্য আমরা তো এটা আমি এখন নিয়ে অটোটা উঠাচ্ছে তো আমাকে নাকি দেখতে সুন্দর লাগছে যে আমি এখন তো বিসমিল্লা বলে আমরা অটো উঠে গেলাম এবং অটো স্টার্ট হয়ে গেল ও এই দেখছেন সবাই অটো থেকে নেমে পড়েছে মানে আমাদের বাসায় এসে এই তো আমাদের খালা আদরের খালা নামতেছে অটো থেকে এদিকে আমার নামতেছে তো তাদের কাঠুলটা নিল আমি এখন নামতেছি আরেকজন হাঁটতে পারতেছে না লিফটটা বন্ধ তার জন্য আমরা সিঁড়িটা হেঁটে যাবো খুবই দুঃখের বিষয় বন্ধুরা এই যে এখানে বাইন্দে আসছে আইসাই প্রচুর বাতাস এখানে অনেক বাতাস এই যে মিম আজকে লিপ বন্ধ ছিল তাই আমরা হেঁটে আসছি হাঁপাই গেছি সবাই এই যে তানবীর এই যে তাজবীর টাকা দাও প্রচুর বাতাস আছে তো এখানে দেখতে পাচ্ছি আমরা মুনিয়াপুরা কিছু গাছ লাগিয়েছে এখানে পুঁশাকের ডাটা লাগিয়েছে আর এখানে ফুল গাছ আছে আর সুন্দর ফুল গাছগুলো তো এগুলো লাগিয়েছে মনে এটা আমাদের সেই খালা লিফট বন্ধ ছিল তার জন্য আমাদের ভাইরাল খালা বন্ধু এই যে আমরা নিচে আসছি আব্বুকে রিসিভ করে নেওয়ার জন্য আব্বারা আসতেছে ওনারা ফল টল কিনে একটু ওনাদের লেট ওনারা ফল কিনবে তাই আমরা ওনারা একটু পরে আসতেছে তো আমি নিচে আসছি নিয়ে যাওয়ার জন্য ওনাদের তো আব্বু আর রানা ভাই এবং মাসুদ ভাই আসতেছে বন্ধুরা এই যে আইসা পড়ছে রানা ভাই আব্বাই আইসা পড়ছে সবাই এই যে মাসুদ ভাই ভাই অবশ্যই এই যে অনেক ফল টল কেনা হয়েছে এই যে অনেক ফল টল কেনা হয়েছে এই যে ফল এইসব হচ্ছে হ্যাঁ কাঁঠালটা নিয়ে আসলেই হবে এই যে মাছ উঠবে অনেক বড় কাঁঠাল নিয়ে আসছে যান যান উড়ান উড়ান সব উড়ান উঠা উঠা উঠো এই এখন আমরা উঠে যাচ্ছি বন্ধুরা আমরা আসার সাথে সাথে আমাদের সামাই দেওয়া হয়েছে আর শরবত দেওয়া হচ্ছে মাসুদ ভাই ফার্স্ট টাইম ভিডিওটা আসছে তাই একটু লজ্জা পাচ্ছে শরবতটা খেতে এটা হচ্ছে মনিয়াপুর শাশুড়ির রুম অর্থাৎ আমার মাওয়ের রুম তো মাওয়ের রুমটা খুবই গোছালো খুব সুন্দর আমরা সবাই এখানে বসে অনেকক্ষণ আড্ডা দিলাম আর জানলা দিয়ে আপনাদের বাইরের দৃশ্যটা দেখানোর চেষ্টা করছি এই যে মাওয়ের রুম থেকে বাইরে সব কিছু দেখা যায় সামনে রাস্তা তো এই জামাতে তাইফা কি সুন্দর করে ফল ছিঁড়ে খাচ্ছে আঙ্গুর ফল তো আমাদের সবাইকে ফল দেওয়া হয়েছে আমরা এখন ফল খাচ্ছি আর কথা বলছি সবাই আড্ডা দিচ্ছি একসাথে সেই সাথে আমাদের অনেক প্রকার ফল দেওয়া হয়েছে সেগুলো আমরা খাচ্ছি আস্তে আস্তে এই যে এখানে কলা আপেল আঙ্গুর তারপরে আম আম কেটে দেওয়া হয়েছে সেগুলো আমরা খাচ্ছি এখন এরপর সন্ধ্যার দিকে আমরা সবাই খেতে বসে গেছি আমাদের খাবার রেডি হয়ে গেছে তো বন্যা আপু সব কিছু দিচ্ছে আমাদের তো আমরা খাওয়া শুরু করে দিলাম দেখুন এখানে কত আইটেম করা হয়েছে গরুর মগজ রোস্ট আছে সুটকি বাগান আছে তারপর গরুর মাংস এরপর এখানে চিংড়ি মাছ আছে সালাদ আছে তারপর চিকেন ফ্রাই এবং আমাদের কাবাব আছে সব কিছু অনেক এই তো আমাদের খাওয়া শেষ হতে না হতেই মিম বসে পড়েছে মিম আপু খালা এবং এনারা একসাথে বসছে দেখুন কীভাবে খাচ্ছে মিম বন্ধুরা আমি একটু সালাদ খাচ্ছিলাম এখানে তো আমাদের খেতে খেতে কিন্তু রাত হয়ে গেছে তো আমরা খাওয়া দাওয়া শেষ করে কিন্তু আজকে চলে যাবো আবার দেখেন মিম কোক খাচ্ছে অনেক মজা করে খাচ্ছে দেখেন দেখেন কতগুলো নিয়েছে দেখেন কতগুলো খাবার নিয়েছে দেখেন ওর জামাই শাহিদারি করতেছে এত শোষা দিয়ে কেমন খাইবেন বন্ধুরা আমরা এখন চলে যাচ্ছি তাই না আমরা চলে যাচ্ছি সবাই আমাদের দোয়া করবেন আর আমাদের চ্যানেলটা বেশি বেশি সাবস্ক্রাইব করবেন যারা এখনো করেন নাই আর বেশি বেশি লাইক কমেন্ট করবেন তো আজকের মতো আমরা এই পর্যন্ত বিদায় নিবো আল্লাহ হাফেজ ভালো থাকুন বাই বাই টাটা